হ্যালো বন্ধুরা আমি হাবিবুর রহমান ইমন আজকে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার ব্যাংক শাওমির এমআই পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংকটি আমি কালকেই কিনেছি দেখতেই পাচ্ছেন এই শাওমির এমআই পাওয়ার ব্যাংক দশ হাজার এমএইচের এবং এখানে দেখেন এটা অরিজিনাল পাওয়ার ব্যাংক আপনাদের যদি পাওয়ার ব্যাংক কিনতে হয় বা কিনতে চান তাহলে আপনারা এই স্টিকারটি দেখে কিনবেন কারণ এটি থাকলেই বুঝতে পারবেন যে এটি অরিজিনাল এটি আমি একটু স্কেচ করেছিলাম সেজন্য একটু দাগ হয়ে গেছে সো বাদ দেন এটা আর পাওয়ার ব্যাঙ্কটি একটু খুলে দেখাই আনবক্সিং করে এই যে পাওয়ার ব্যাঙ্কটি পাওয়ার ব্যাঙ্কটি কালকেই কিনেছি এবং উপরে দেখতেই পাচ্ছেন দশ হাজার এমএচ এটি কি টাচ করলে আপনি বুঝতে পারবেন এটি ফিল করতে পারেন লেখাগুলো তাতে বুঝতে পারবেন এটি অরিজিনাল অ্যান্ড এই এমআই লেখাটি খোদাই করে লেখা এবং উপরে দেখেন এটা ক্লিক করলে এই চারটি লাইট জ্বলবে যতটুকু চার্জ সেটা দেখার জন্য অল্প চার্জ থাকলে একটি একটু বেশি থাকলে দুইটি এইভাবে আপনাকে দেখাবে এবং পিছনে আরেকটি লেখা থাকে এমআই ডট কম এই এমআই ডট কম খোদাই করে লেখা থাকবে এটি খোদাই করে লেখা তার মানে এটি অরিজিনাল পাওয়ার ব্যাংকটি দিয়ে আমি আপনাকে একটি মোবাইল চার্জ দিয়ে দেখাচ্ছি পাওয়ার ব্যাংকটি মোবাইলের সাথে কানেক্ট করছি এই তো কানেক্ট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন মোবাইলটি চার্জ হচ্ছে অ্যান্ড এটি চার্জ হতে প্রায় অল্প কিছু সময় লাগবে যখন এক পার্সেন্ট হবে তখন আমি আপনাকে দেখাবো এই বাকি ভিডিওটি আমি স্কিপ করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মোবাইলটি চার্জ হচ্ছে আর দুই মিনিট প্রায় লেগেছে এক পার্সেন্ট চার্জ হওয়ার জন্য মোবাইলটি বাষট্টি পার্সেন্ট চার্জ ছিল এখন তেষট্টি পার্সেন্ট চার্জ হয়েছে এই মোবাইলের ব্যাটারি হলো তিন হাজার এমএইচ এটা হলো এই পাওয়ার ব্যাংকের ক্যাপাবিলিটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ